জামাতে ইসলাম ও শিবিরের কর্মীরা সাহাবা বিদ্বেষী কাফে চরমনাই ও ছাত্র আন্দোলনের কর্মীরা পূজারী মুশ্রিক আলা হাদিস বা লামা ঝাবিরা জাহিদের গুপ্ত ডক্টর জাকির নায়েক খ্রিস্টানদের দালাল কমি ও দেওবন্দিরা ভাবি পূজারী তাবলি গলার শুধু কাটিংয়ে ঘরে আর পিকনিক করে জেনারেল ছাত্ররা ইসলামের কি বোঝে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালারা বিজ্ঞানের কি বোঝে আমিরা নাস্তিক মুরতাদ বিএনপি ও জামাত স্বাধীনতা বিরোধী আর অন্যান্য সব ধোকাবাজ দুর্নীতিবাজ দেশ ও জাতির শত্রু এ জাতীয় ভাবনাগুলো আমাদের শেষ করে দিল মুসলিমদের মেরুদণ্ড পাকা করে দিল বাঙালি জাতিসত্তাকে পিষে মেরে ফেল পুরনো গৌরব ঐতিহ্য ধুলোয় মিশে দিত কেন আমাদের মাঝে আজ এত অনৈক্য বিভেদ আর রেষারেষি কেন বলতে পারেন